হ্যালো লেডিস অ্যান্ড জেন্টেলম্যান নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা সাতোশি কোরের একটা নতুন আপডেট নিয়ে আর সেই সাথে সাথে অনেকে অনেক দিন ধরে জানতে চাচ্ছিলেন সাতোশি কোর যে এয়ারড্রপ কয়েনগুলো দিয়েছে এই কয়েনগুলো আসলে কি হবে এটা আমাদেরকে প্রফিট দেবে কি দেবে না এবং এই ভিডিওতে আপনারা একটা নতুন জিনিস জানতে পারবেন সেটা হচ্ছে সাতোশি কোর একটা নতুন এয়ারড্রপ দিচ্ছে এই এয়ারড্রপটা প্রফিটেবল হবে আশা করা যাচ্ছে ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে এই নতুন এয়ারড্রপে আপনারা জয়েন করবেন এই জন্য আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন আর চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমেই বলি এতদিন আমরা সাতোশি কোরের যে টেস্ট কয়েনগুলো এয়ারড্রপ হিসেবে পেয়েছি আপনি যদি এয়ারড্রপে জয়েন করে থাকেন তাহলে এখানে দেখতে পাবেন আপনার কয়েনগুলো জমা হচ্ছে এবং প্রতিদিন এই ক্লেম অপশনে ক্লিক করে আপনি সেই কয়েনগুলোকে ব্যালেন্স আপনার কয়েনের ব্যালেন্সগুলোকে আপনার ওয়ালেটে নিয়ে গিয়েছেন আমি খুব সংক্ষেপে ক্লিয়ার করছি এই যে কয়েনগুলো এতদিন দেওয়া হয়েছে টেস্টনেট কয়েনগুলো এই কয়েনগুলো আসলে নন ভ্যালুয়েবল তারা প্রথম থেকেই বলে দিয়েছে তবুও যারা বুঝতে পারেননি তাদের জন্য আমি আরও একবার বলছি এই কয়েনগুলো কোনো দিনই সেল হবে না এবং এই কয়েনগুলো থেকে থেকে কিছুই আসবে না তবে এখন আমি আপনাদেরকে যে এয়ারড্রপটাতে জয়েন করা দেখাবো এই সাতোশি কোরেরই একটা পার্টনার টোকেনের এয়ারড্রপ হচ্ছে এই টোকেনটাতে যদি আপনারা জয়েন করেন এবং এখান থেকে কিছু কয়েন ইনকাম করে রাখতে পারেন তাহলে সেটা ভবিষ্যতে সেল হবে এবং সেল করে আপনারা প্রফিট করতে পারবেন নতুন এই এয়ারড্রপটাতে জয়েন করার জন্য আপনারা প্রথমে আপনাদের সাতোশি অ্যাপসের মধ্যে চলে যাবেন এখানে দেখতে পাবেন অ্যাড প্রজেক্ট নামক একটা অপশন আছে যদি এই অপশনটা আপনি পেয়ে না থাকেন তাহলে সাতোশি কোরের ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার অ্যাপসটাকে আপডেট দিয়ে নেবেন নতুন করে ডাউনলোড করে ইনস্টল করবেন এবং পুরোনোটা আনইনস্টল করে দিবেন কিভাবে ডাউনলোড করতে হয় এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে আছে ইনস্টল করতে হয় কিভাবে কিভাবে আপডেট করতে হয় আপনারা সেই ভিডিও দেখে আপডেট করে নিলে এই অ্যাড প্রজেক্ট এই অপশনটা পেয়ে যাবেন এটাতে ক্লিক করবেন ক্লিক করলেই একেবারে উপরে দেখতে পাবেন ওপেন ইএক্স ও ইএক্স একটা কয়েন এই কয়েনটার এয়ারড্রপ এখন এখানে চলছে এই এয়ারড্রপতে জয়েন করার জন্যে একটু নিচের দিকে আপনারা দেখতে পাবেন এখানে একটা অ্যারো কি আছে এই অ্যারো কিটাতে ক্লিক করতে হবে এর আগে আপনারা যে টেস্ট এয়ারড্রপে জয়েন করেছিলেন ঠিক সেই একইভাবে আপনাকে এই এয়ারড্রপটাতেও জয়েন করতে হবে যখন আপনি অ্যারো কিটাতে ক্লিক করে দিবেন এখানে নিচে ডিটেলসে সব দেখতে পাবেন তারা বলছে যে ওপেন ইএক্স হচ্ছে একটা লেয়ার টু ডিসেন্ট্রালাইজড একটা প্রজেক্ট এই প্রজেক্টের কয়েনটা তারা এয়ারড্রপ হিসেবে দিচ্ছে আপনি এখানে যদি ডিটেলসটা পড়ে নেন তাহলে আপনার বুঝতে আরও সুবিধা হবে আমি এখন ডিটেলস পড়ছি না আমি শুধু দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এয়ারড্রপে জয়েন করবেন তার জন্য উপরের দিকে আপনারা দেখতে পাবেন পার্টিসিপেট ইন এয়ারড্রপ নামক একটা বাটন আছে এই বাটনটাতে ক্লিক করে দিবেন খুবই সহজ কাজ এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে একটা পপ আপ নোটিফিকেশন দিয়ে দিবে এখানে লেখা থাকবে successfully participated in the airdrop এটা আসার পরে আপনি এই ক্লোজ বাটনটাতে ক্লিক করে এটা ক্লোজ করে দিবেন এয়ারড্রপে জয়েন করা হয়ে গেছে এখন আমরা ব্যাকে চলে যাব ইন ড্যাশবোর্ডে আসার পরে এই জায়গাটাতে আপনি নতুন যে এয়ারড্রপে জয়েন করলেন সেটা দেখতে পাবেন তবে একেবারে সাথে সাথেই দেখতে পাবেন না কিছুটা সময় লাগবে কিছুক্ষণ পরে আপনি যখন আবার নতুন করে এই অ্যাপসের মধ্যে আসবেন তখন এখানেই আপনি নতুন এয়ারড্রপটা দেখতে পাবেন এবং কত কয়েন আর্নিং হলো সেটাও দেখতে পাবেন এবং একইভাবে এই ক্লেম বাটনে ক্লিক করে আপনি সেটাকে আপনার ওয়ালেটে নিয়ে যেতে পারবেন এরপরে যখন এই কয়েনটাকে উইথড্র দেওয়া শুরু হবে এবং মার্কেটে লিস্টেড হবে তখন আপনি এটাকে উইথড্র করে আপনার যে এক্সচেঞ্জ রয়েছে সেই এক্সচেঞ্জে নিয়ে গিয়ে এটাকে সেল করে প্রফিট হাতে তুলতে পারবেন কখন এটা লিস্টেড হচ্ছে কখন এটার উইথড্র দিচ্ছে কিভাবে এটাকে উইথড্র নিতে হয় এগুলো সব যদি আপনি টাইম টু টাইম জানতে চান তাহলে আপনি আমাকে টুইটারে ফলো করে রাখতে পারেন এবং আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেল আছে এটাতেও আপনারা জয়েন হয়ে থাকতে পারেন তাহলে আশা করছি সবার আগে আপনারা এই তথ্যগুলো পেয়ে যাবেন কারা কারা ভিডিওটা দেখার পরে অ্যাড্রপে জয়েন করলেন একটু কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা আপনাদের উপকারে আসলো নাকি সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে